মদিনা ইউনিভার্সিটিতে এক ডক্টর পড়েন ডক্টর সাহেব বলছেন মদিনায় থাকতে আমি হাত বুকের উপর রাখি বায়তুল মুকরমে এসে হাত বুকের উপর রাখি আর গ্রামে এসে ফেতনা এড়ানোর জন্য হাতটা নাভির উপরে রাখি তখন আমাদের একজন দিনী ভাই বললেন যে আপনি মদিনায় কোন আল্লাহর এবাদত করেন বায়তুল মুকরমে কোন রবের এবাদত করেন আর গ্রামে গিয়ে কোন রবের এবাদত করেন আপনার রব যদি একজন হয় পৃথিবীর সব জায়গায় গিয়ে আপনার এবাদতের ধরন একই রকমের হবে মদিনায় কাকে সন্তুষ্ট করেন আর গ্রামে গিয়ে কাকে সন্তুষ্ট করেন আমার জীবন আল্লাহর রাস্তায় বিক্রি হয়ে গেছে ইন্নাল্লাহ আস্তারা ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ পাক ইমানদারের জান্নাল সব খরিদ করেছেন জান্নাতের বিনিময় ইবাদত কার হবে পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টি আমার দরকার নেই সেরে আল্লাহর সন্তুষ্টি যদি আমার কাম্য হয় তাহলে এত ফেরকা এত মতবাদ এত তরিকা থাকবে না তাম পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে দোষী সাব্যস্ত করে আর আল্লাহর আদালতে যদি আপনি নির্দোষ প্রমাণ হন তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি ফুলের তোরা দিয়ে আপনাকে বরণ করে আর আল্লাহর আদালতে যদি আপনি দোষী প্রমাণ হন বাঁচার উপায় নাই বহুদিন বক্তৃতা করে মাহফিল থেকে ছেড়ে চলে এসেছি খাবার দেয়নি বহুদিন বক্তৃতা করেছি থাকার জায়গা দেয়নি বহুদিন বক্তৃতা করেছি পয়সা দেয়নি বহুদিন বক্তৃতা করেছি কিছুদিন আগে নওগাঁয় গেছিলাম বক্তৃতা শেষে বললেন শেষে মোনাজাত করে দিয়ে যাবেন বললাম মোনাজাত করতে জানি না এই বেদাত আমরা শিখি নাই বলে অবশ্যই করতে হবে লাভ স্টেজ থেকে নিচে নেমে বললাম মা জন্ম দিয়েছে স্বাধীনভাবে কোন দিন থেকে গোলাম বানানো শুরু করেছ মাথা তোমার কাছে বিক্রি করি নাই চলে গেলাম কেক ঠেকাবি ঠেকা মহিলা নারী পুরুষ সবাই বলে বাপরে মৌলবীর তেজ বলছে এটা মৌলবীর তেজ নয় এটা হকের তেজ আপনারা দেখেন নাই বনশ্রীতে এক বিয়ের অনুষ্ঠানে এক মহিলা ক্যামেরা নিয়ে এসেছিল ক্যামেরা মারার জন্য সেই চলন্ত বিয়ে পড়ানোর সময় এক ধমকে মহিলা ক্যামেরা ফেলে দিয়ে চলে গেছিল দেখেন নেই এর নাম হকের পাওয়ার মান্তাবুদ এবাদত আল্লাহর করি আমরা মাথা আল্লাহর সামনে নত সন্তুষ্ট আল্লাহর কাছেই চাই পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টি আমাদের কাম্য নয় কাইফা তাবুদ এবাদত কিভাবে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা হবে কে বগলে পুতুল রেখেছিল কে সালাতের পিছনে পালিয়ে গেছিল কার ডিস্টার্ব হয়েছে কথা শোনার সময় আমার নেই নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যদি জোরে আমিন বলে থাকেন তাম পৃথিবীর সমস্ত মুক্তি মহোদয় যদি আস্তে আমিনকে উত্তম বলে মনে করেন মোহাম্মদুর রাসুল্লাহর এই কথার সামনে কারো কথা চলবে না টিভি চ্যানেলে এক বক্তা সাহেব বক্তৃতা করছেন মাগরিবের আগে দুই রেখা সুন্নত আজানের পরে পড়া ভালো এটা মুস্তাহাব কেরামগন পড়তেন আমাদের সমাজে যেহেতু চালু নাই তাই না পড়াই ভালো আমার মতে আমাদের সমাজে যেহেতু চালু নেই তাই না পড়াই ভালো তোমার মতো বুদ্ধিমানের এই মতামতের খেতায় আগুন দেওয়ার সময় আমাদের নাই রসুলামের এন্তেকালের দেড়শো বছর পরে ইমাম সাফি রাহেমউল্লাহ আসলেন সেই ইমাম সাফি রাহেমউল্লাহ কোরআন হাদিস শিখলেন তার এন্তেকালের আড়াইশো বছর পরে সাফি মাঝাব চালু হলো সেই সাফি মাঝাবের সেজদার নাম কোরআনের সুরায় হজ্জের মধ্যে আমাদের মাঝাবি ভাইয়েরা লিখে দিতে বাধ্য হলেন এটা সাফি মাঝাবের সেজদা এটা আমাদের মাঝাবে নয় এটা সাফি মাঝাবের সেজদা এটা আমাদের মাঝাবে নয় রসুল্লাহাম কোরআন কমপ্লিট করে থুয়ে গেলেন ইমাম সাফি রাহমাল্লাহ জন্মের দেড়শো বছর পূর্বে ইমাম সাফি রাহমাল্লাহর এতেকালের আড়াইশো বছর পরে মাঝাব সৃষ্টি হলো তার মধ্যে ইমাম সাফির নাম ঢুকলো কি করে মাঝাব মানুষকে বিভক্ত করে গোটা মুসলিম জাতির লড়াই গোলমালের মূল কারণ হলো এই মাঝাব কারণ চার দলে মানুষকে বিভক্ত করে আল্লাহর ঘর পর্যন্ত বিভক্ত আটশো এক হিজড়ি থেকে নিয়ে তেরোশো তিতাল্লিশ হিজড়ি পর্যন্ত এই মাঝাবি বিভক্তির কারণে কাবা ঘরে পাঁচশো বিয়াল্লিশ বছর পর্যন্ত এক জামাতে সালাত হয় নাই তাই তো মদিনা ইউনিভার্সিটির জনক প্রফেসর ডক্টর মনসুর সেনারি মদিনা ইউনিভার্সিটি ক্লাসের মধ্যে বলছিলেন একজন ছাত্র ইন্দোনেশিয়ার বলছিলেন কলা ইমাম শাহি রাহেমাহুল্লাহ ইমাম শাহি রাহেমাহুল্লাহ বলেছেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মনসুর সেনারি শরীরের উপর চাপড় দিয়ে বলছিলেন আমি বলছি মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন আর তুমি বলছো ইমাম সাহি বলেছেন আল্লাহর কসম যদিও এক হাজার ইমাম সাহাবি বলেন খেলাফা মা আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন এক হাজার ইমাম সাফি যদি তার বিরুদ্ধে ফতুয়া দেয় তাহলে সেই ফতুয়া আমরা মানতে রাজি না এরই নাম হলো আহলুল হাদিস কোরআন এবং সন্ন্যার দলিল পাওয়ার সাথে আর কারো কোনো কথা চলে না হ্যাঁ ইমামদের ইস্তেহাদি ফতুয়া তখন চলবে যখন কোরআন সন্ন্যার সরাসরি দলিল পাওয়া যাবে না যেই বিষয়ে কোরআন সন্ন্যার দলিল পাওয়া যাবে না সেই বিষয়ে কোন ইমামের ফতুয়া ইজতেহাদি ফতুয়া চলবে কিন্তু ডাইরেক্ট বুখারির হাদিসে আছে রফুলিয়া দেইন ডাইরেক্ট বুখারির হাদিসে আছে জোরে আমিন তখন মাঝাবের দোহাই দিয়ে কোন ইমামের রেফারেন্স দিয়ে এই হাদিসকে প্রত্যাখ্যান করার অধিকার পৃথিবীর কারণ ইজতেহাদি মাসলা চার মাঝাবের ইমামের মধ্যে যেটা কোরআন সুন্নার কাছাকাছি আসবে সেটাই আমরা মানব আমরা চার মাঝাবের ইমামকে সমভাবে শ্রদ্ধা করি নির্ধারিত কোনো মাঝাবকে মেনে আমরা বাকি তিন মাঝাবকে অবজ্ঞা করি না আমরা চার মাঝাবের ফতুয়াই মানি যখন কোরআন এবং সুন্নার সাথে মিলে যায় আল্লাহ রাসুলের তরিকা মানলে ইমামদেরকেও মানা হয় চার মাঝাবের চারজন ইমাম বলে গেছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সহিদিস পেলে আমাদের ফতোয়া তোমরা ফেলে দিও তাই তো আমরা চার মাঝাবের চারজন ইমামকে শ্রদ্ধা রেখে এগিয়ে যাই আমরা হলাম আল্লাহ হাদিস পরকালের নাজাতের জন্য দুইটা পথ এক আল্লাহর এবাদত করতে হবে এক রাসুলের তরিকায় মানতে হবে না বুঝে না জেনে কোনো কথা বলা যাবে না প্রত্যেকটা কথা দলিল জেনে দলিল ভিত্তিক বলতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন ওয়াসির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন